দয়া ও আর ও দয়া ও দয়াল গো ডাক ঘরে রইলে খোদা বুঝলে না মন তুই হোদা আপন ঘরে রইলে খোদা বুঝলে না মন তুই হোদা মানব জন্ম দিলে নিজে চিনতে পারে রাসুল নূরে সে মিশাছে सारा